হ্যাঁ, সবাই হ্যাঁ সবাই কেউ কথা বলে না এখন কথা না বললে প্রবলেমটা হবে কি হ্যাঁ যদি কারো যদি প্রবলেম হয় এখানে হ্যান্ডস করেন এখানে দেখেন হাতের মতো একটা চিহ্ন আছে আপনি যেখান থেকে মিউট হন বা ভিডিও ওপেন করেন ওইখানে একটা হাতের মতো চিহ্ন আছে ওইখানে হাত হাতে ক্লিক করেন ক্লিক করার পরে যদি আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি অথবা নিচের দিকে কমেন্ট বক্স আছে ওইখানে কমেন্ট করেন যদি কোনো প্রবলেম থাকে সেটা এখানেই বলেন আর যদি গিক না তৈরি করে থাকেন সেটাও বলেন কারণ হচ্ছে নইলে আমি এই ভিডিওটা স্কিপ করে গেলে আপনারা কিন্তু আজকে আবার দুইটা গিকের সম্মুখীন হবেন ঠিক আছে আর যদি বলেন যে না আজকে গিক দরকার নাই আমরা নতুন কোনো বিষয় শিখি তাহলে ক্লাসের বাইরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস হচ্ছে গিক কারেকশনের ক্লাস ঠিক আছে তো আমি যদি এখন আপনারা যদি গিক না তৈরি করেন সেক্ষেত্রে সময় নিতে হবে যে কালকের ভিতরে আমরা তৈরি করে ফেলবো একদিন সময় দেন আর এখানে না তৈরি করার কোনো কিছু নাই কারণ আমাদের মোটামুটি আমি এইটটি পার্সেন্ট গিক আমি নিজে তৈরি করে দিছি আর আপনাদের শুধু ব্যানার আর জাস্ট উপরের কয়েক লাইন নিজে ঘরের মতো করে লিখতে বলছি এটা না লেখার তো কিছু নাই এখন যদি কথা না বলেন তাহলে এরকমই থাকেন নো প্রবলেম তাহলে আপনাদের মতো আপনারা থাকেন আমার মতো আমি থাকি তারপরে দিন শেষে কিছুই হবে না পরে বলবেন বাইরে বাইরের কাছে অ্যাডমিশন নিয়েছিলাম সাকসেস হয়নি ঠিক আছে যারা এখানে কাজ করবে তারা ঠিক মতো কাজ করলে সাকসেস পাবে আর যারা কাজ করবে না ফাইন তারা কাজ করার দরকার নাই তাহলে মনে করি যে তারা শুধু শুধু এখানে সময় নষ্ট করার কোনো দরকার নাই আপনাদের মতো আপনারা রিল্যাক্সে ঘুম পারেন বাসা বইয়া কাজ করতে হবে না এখানে আপনি সময় নষ্ট করবেন আপনার মধ্যে থেকে কিছুই হবে না ক্লাসের হোমওয়ার্কগুলো টোটালি করতে হবে এটা সময় মতো ডেলিভারি করতে হবে আপনাদের কারণ আপনাদের ডেলিভারি হলে আমরা কিন্তু নেক্সট ক্লাসে যেতে পারবো এখন আমি শুধু ক্লাস করলাম আপনারা কিছুই শিখলেন না বা কিছুই করলেন না লাস্টের দিকে দেখবো যা ঘিকো পাবলিশনে অর্ডারও আসে নাই যেমন সালমাবু পরিশ্রম করছে করা পরিশ্রম করছে শরীফুল ইসলাম জয়েন ওকে তারপরে হাসিবুর আছে ওরা পরিশ্রম করছে যারা পরিশ্রম করছে তারা সাকসেস হয়েছে যেমন এর আগের অনেকগুলো ব্যাচ আছে তারা পরিশ্রম করছে সাকসেস হয়েছে ওকে অ্যাকাউন্ট করেন নাই আপনার প্রবলেম সেটা আলাদা প্রবলেম এখন অ্যাকাউন্ট করেন নাই আপনার ল্যাপটপ নাই আপনি বলছেন যে নেক্সট মান্থে আপনি ল্যাপটপ নেবেন আপনি আবার আপনি হয়তো এসির ক্লাস থেকে আপনার ক্লাস স্টার্ট হবে আপনি শুধু দেখে যান ঠিক আছে ওকে এখন নাহিদা পারবিন নাই ওরে নাহিদা পারবিনের মনে হয় মাইক্রোফোনের প্রবলেম ওকে মোসাদ্দেক বাপ্পির হলো মাইক্রোফোনের প্রবলেম হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপনি গিক তৈরি করছেন না ভাই আমার ইমেজটা তৈরি হয়নি আমি করছিলাম যেগুলো ওগুলো আপনি না করে দিচ্ছেন হবে না ওকে ওটা তো অনেক আগের গিক আজ কালকে একটা গিক পাবলিশ করছিলাম মানে গত পর্বের ক্লাসে ওটা গত ক্লাসটা করি নাই আমি অসুস্থ ছিলাম ওকে ক্লাসটা আবার হ্যাঁ ক্লাসটা আবার কন্টিনিউসলি আপনি করে এটা নেক্সট ক্লাসের আগে তৈরি করে ফেলেন হ্যাঁ আচ্ছা, ওকে তাহলে দুইজন পাইলাম মোসাদ্দেক বাপে হারুনুর রশিদ কথা না বললে মেসেজের অপশন আছে মেসেজ করেন শরীফুল ভাই আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম গিক তৈরি করছেন অ্যাকাউন্ট তৈরি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করবেন এখন আপনি বলতেছেন যে আপনি কাজ শিখেন নাই কাজ তো শিখছেনি এখানে আপনার অ্যাকাউন্ট হচ্ছে না সেটা তো আমি সেদিনকে বলে দিলাম যে অ্যাকাউন্ট হচ্ছে না আপনার কম্পিউটারের প্রবলেম আপনি ফাইবারে গিক তো বানাবেন না অ্যাকাউন্টের সাথে কাজের সাথে সম্পর্ক না কাজ আপনি ওকে ফোনে খুললে এখানে আসবে না কিছু করার নাই আপনার ল্যাপটপের বা কম্পিউটারের সমস্যা ওইখানে এখন আপনি তো ফাইবারের গিক মনে হয় না সরি ফাইবারের অ্যাকাউন্টের ভিডিও আমি আপনাকে পাঠাইছিলাম আপনি মনে হয় অ্যাকাউন্টও দেখাইছিলেন আমারে হ্যাঁ, আমি কোথায় কোথায় ঠিক করতে বলছিলাম ঠিক করছেন এগুলো আমি মানে ওই উইন্ডোজটা যেটা নিতে হবে তো মারা হয়নি নতুন করে আমি ফোনে খুলতে পারি কিন্তু চেষ্টা করে দেখছিলাম কিন্তু হয় নাই এখন তো আমার ইনস্টাগ্রামের নিয়ে প্রবলেম নাই ইনস্টাগ্রাম বাদ দেন আপনার মাথা থেকে ইনস্টাগ্রাম ফাল মানে ফালাইয়া দেন টোটাল কথা যে ইনস্টাগ্রামে কাজ আপনি কিচ্ছু পারেন না শিখছেন ভিডিও দেখে এটা ক্লাস করে আপনি যখন অর্ডার পাবেন করতে পারবেন কিন্তু মার্কেট প্লেসে তো নামায়া দিছি আপনাদেরকে তাই না মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করছেন বললেন ভালো কথা ফাইন ভালো তৈরি করছেন এবার ঘিকটা তো তৈরি করতে হবে তাই না নেক্সট ক্লাসে তো ঘিক তৈরি করালাম তো সেটা তো মনে হয় করেন নাই তার মানে সবাই করে নাই আর কি এটা পাইয়ে গেলাম তার মানে একজন ওকে ক্লাস দেখলে তো হবে না ক্লাসের কাজগুলো আমি বলে দিছি তো করতে হবে তো ওই ক্লাসের ভিডিওটা কি পাইছেন আপনি ওকে তাহলে নেক্সট ক্লাসের আগে গিগগুলো তৈরি করে ফেলেন ঠিক আছে মানে প্রতিটা ক্লাস সাথে সাথে কাজ হলে ভালো লাগবে কারণ আপনিও এখানে আসছেন একটা গোল সেট করে আমরাও এখানে একটা গোল সেট করতেই আসছি তাই না তো এখানে সবারই উদ্দেশ্য একই যে আমরা এখানে অনলাইনে আসছি কাজ শিখবো ইনকাম করব। আমাদের ধান্দাই হচ্ছে এটা সেটা এখানে হচ্ছে আপনার প্রথম পরীক্ষা পরীক্ষাগুলো এইভাবে হয় যে আপনি ক্লাস করবেন হোমওয়ার্কগুলো করবেন হয়ে যাবে আর আমরা তো টপ টপ জিনিসগুলো প্রথমেই রাখছি এগুলো গিকগুলো পাবলিশ করার পরে শুধু আমরা ক্লাস তখন শুধু চালায় যাব সাতটা গিক পাবলিশ করতে পারলে আপনি মোটামুটি গিক নিয়ে আর কখনো সমস্যায় পড়বেন না কারণ তখন আমরা গিক না বানালেও চলবো শুধু ক্লাস করে যাব ওগুলোর গিক আমাদের তো আছেই সমস্যা নেই আর যদি চাই বানাইতে পারি সমস্যা নেই তখন গিক না বানালেও চলবে হ্যাঁ সালমাপু আছেন ওকে আপনার প্রবলেমটা শেয়ার করেন জি বলেন হ্যাঁ আমরা সাতটা গিক পাবলিশ করব বলতে পারবো না কোনটাতে র্যাঙ্ক করবে যেমন এখন আমাদের সালমা আপু ছিল ইউটিউবের ভিতরে এখন আবার চলে গেছে হচ্ছে ওয়ান পেজ এসি এর ভিতরে ঠিক আছে এখন ওয়ান পেজের গিক মনে হয় ফার্স্টে চলে গেছে না ইমপ্রেশন কত হয়েছে আজকে আছে কিন্তু যে ইউটিউবের যে কাজটা প্রথম করছিলাম ওইটাতে যে স্ক্রিনশট দিলাম না ওকে ওকে আপনার কাজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলেন সেটা আমি ডিসকাস করি আর যদি প্রবলেম না থাকে আপনি কি ওয়েবসাইটে লগ করতে পারছেন না মানে হচ্ছে আপনার সাথে বসে আর কি তারপরে শুরু করতে যাচ্ছিলাম ওকে আপনার দান্দা হচ্ছে আমি এই কাজটা করে দিই তাই তো না না না আমি করব ভাইয়া ওকে আপনি হ্যাঁ, ওয়েবসাইটের শোনেন আমি দেখাই আপনাকে হ্যাঁ, হ্যাঁ। ওকে আমার হাতে যেন কি হয়েছে বুঝলাম না কালকের আগে মানে এক সপ্তাহ আগে আমি ওই যে হাতের ভিতরে একটা চোট খাই এখন দেখি এখানে কিনকিন করতেছে হাড্ডি মেঁধে <laughs> বুঝলাম না কিছু ওকে এখানে ধরেন আপনার ওয়েবসাইটের নাম ধরেন গুগল ডট কম একটা এক্সাম্পল অথবা ধরেন new life learning IT institute এটা হচ্ছে আপনার ডোমেন নাম বায়ার কিন্তু আপনাকে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিছে ঠিক আছে এবার আপনি যেটা করবেন এখানে একটা স্লাস দিবেন স্লাস দিয়ে লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন এটা লিখে এখানে দেখেন ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন লেখার পরে ওয়ার্ড দিয়ে যদি ওয়েবসাইট বানায় তাহলে এরকম আসবে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এটাও আপনাকে দিয়ে দিচ্ছে এখানে ইউজার নেমে দিতে পারেন ওয়ার মেল অ্যাড্রেস এই দুইটার একটা দিয়ে আপনাকে এখানে কমপ্লিটলি বসাতে হবে বসায় তারপরে লগইনে ক্লিক করলে আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন তো যাওয়ার পরে আপনার যেহেতু এটা ওয়াব পেজের কাজ সম্পূর্ণ ক্লাসগুলো প্রতিটা ধাপে ধাপে আমি শিখিয়ে দিছি ঠিক আছে তো আপনি যেটা করবেন ওয়েবসাইটের ভিতরে সর্বপ্রথম যায় কোনো জায়গায় ক্লিক না করে প্লাগ ইনেই ক্লিক করবেন প্লাগ ইন থেকে ওয়েস্ট এসিও অথবা আরও এসিও অনেকগুলো টুলস আছে যেমন প্লাগ ইন আছে এই প্লাগ ইনগুলো ইনস্টল করে নেবেন ধরেন অ্যাড নিউতে ক্লিক করবেন আগে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার এটা আর আপনি একটা ভিডিও দেখলে ওয়ান পেজের ভিডিও দেখলে যে পোস্টগুলো কিভাবে বা কোন পেজগুলো কিভাবে সাজাবেন এগুলোর উপর বেস করে একটা ভিডিও দেখলে আপনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন কারণ এখন যে শিক্ষাটা পাবেন এই শিক্ষাটা হচ্ছে আমি এতদিনে শিক্ষা দিতে পারি না ওই শিক্ষাটা আপনি এখন পাবেন কারণ প্র্যাকটিস করে করে কাজগুলো করা অনেক হুম ওইটা আমি হচ্ছে যে ফ্রি ডোমেন নিয়ে যে করতে বলছিলেন ওইটা আমি মানে লাস্ট পর্যন্ত লাস্টে যে হচ্ছে দেখতে হয় লাস্ট যে দেখতে হয় যে হচ্ছে আসলে ঠিকঠাক মানে বিষয়টা আমি ওকে বুঝাইতে পারতেছি না <laughs> ওই লাস্ট পর্যন্তই আমি গেছিলাম আমি আপনাকে দেখাই ওকে এখন এখানে দেখেন দুইটা প্লাগিন আছে একটা হচ্ছে ওয়েস্ট এসিও প্লাগিন আর হচ্ছে র্যাঙ্ক ম্যাপ এসিও এই দুইটাই পপুলার হ্যাঁ আপনি এটাতেও করতে পারেন এটাতেও করতে পারেন আপনি দুইটাই সেম সহজ ঠিক আছে আপনি এটাতে করতে পারেন আমি বেশিরভাগ দেখছি এটাতে ইউজ করছে আর এটা দুইটাই সমান ধরতে গেলে আমি আপাতত ওয়েস্ট এসিওতে শিখেছি আপনি একটা ইউটিউবে ভিডিও দেখলে কারণ আপনাকে জট ছাড়াইতে হবে জট কীভাবে ছাড়াবেন ধরেন আপনি ওই কাজটা আপনি আমরা কিন্তু লিখে দিছি আমরা কি কি করব। মানে প্রতিটা কাজের উপরে মজার বিষয় হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো বলছি প্রতিটা কাজের উপরে কিন্তু আমাদের কি আছে কিওয়ার্ড আছে বা প্রতিটা কাজের উপরে ভিডিও পাবো আমরা ইউটিউবে যে কি কি করতে হবে গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড হচ্ছে আপনার ওটার আমি কি দেখলাম গুগল অ্যানালাইটিক্স সেট আপ না তারপরে এক্সামেল ম্যাপ সেট আপনি যদি ওয়েস্ট এসিও প্লাগিনটাই সেট আপ করেন তাহলে আপনাকে এক্সামেল সাইড ম্যাপ তৈরি করার দরকার পড়বে না কারণ এটার ভিতরে অটোমেটিকলি তৈরি হয়ে যায় ওয়েস্ট এসিও প্লাগিনের মাধ্যমে ঠিক আছে তারা একটা সাইড ম্যাপ তৈরি করে দেয় গুগল মানে গুগলের সাথে সম্পর্ক করে তারপরে আপনাকে শুধু ইন্ডেক্স করতে হবে এগুলো সমস্ত ক্লাস আমরা এসির ক্লাসে মানে আপনার আপনার যে ক্লাসটা ছিল ওই ক্লাসের সময় আমি দেখাইছি তারপরে ভিডিওগুলো একটু বের করে করে করে আপনি সার্চ করে করে দেখতে হবে আর যদি প্রবলেম যায় এই কাজটা আপনার যে কাজ এই কাজটা আমাদের একদিন করতে লাগবে সর্বোচ্চ ধরেন পাঁচ থেকে সাত ঘন্টা লাগবে ধরুন এই কাজটা করে দেওয়া যাব আমরা সময় নিচ্ছি কয়েকদিন বিশ দিন বিশ দিনে হয়ে যাবে সমস্যা নেই আপনি ট্রাই করেন যতটুকু করতে পারেন করেন তারপরে তো আমি আসি যদি দেখেন যে না একবার হচ্ছে না তারপরে আমি ট্রাই করে করে দেবেন সব কিছু ঠিক আছে ওকে এখন জাস্ট আপনি শিখেন এখন যে সাপটা আছে মাথার ভিতরে এটার ভিতরে অনেক কিছু শেখার আছে তো এই হচ্ছে কাহিনী ওকে প্লাগ ইনও পরে সেট আপ করেন সমস্যা নেই আপনি ইয়া করেন হ্যাঁ ওই নিচেকার যে কাজগুলো আছে ওইখানে অফ পেজ অন পেজ দুইটাই বলা আছে হ্যাঁ যেমন ম্যাপ তৈরি করার একটা ভিডিও আছে আমার ওইটা দেখে নেন ম্যাপ তৈরি করেন তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তৈরি করে দেন বাইরের কাছে আছে কিনা এগুলো জিজ্ঞাসা করে নেন তাহলে কাজগুলো আরও সহজ হবে বাইরকে প্রতিদিন আপডেট দিতে হবে দেখো আমি এটা এটা করছি তাহলে কি আপনার উপর তার একটা বিশ্বাস চলে আসবে আস্থা চলে আসবে যে না মেয়েটা কাজ করতেছে ক্লিয়ার বাইরের সাথে কন্টিনিউ যোগাযোগ থাকতে হবে এটা হচ্ছে রেফার বায়ার বুঝতে হবে ও আবার আরেকজনকে রেফার করবে হ্যাঁ হ্যাঁ ওকে মজার বিষয় হচ্ছে ফাইবারের নতুন একটা সিস্টেম চলে আসছে সেটা হচ্ছে আমি তাহলে তো গিগ নেওয়ার কথা না বলেই কারণ গিকের অবস্থা সবারই খারাপ কেউ তৈরি করে নাই তো এখানে ফাইবারে নতুন একটা অপশন তৈরি করা আছে কিছু এআই সার্ভিস আমরা যেটা বলে থাকি আমাদের দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে ইউআইয়ের উপরে তো আমাদের তৃতীয় আমরা টোটাল দশ বারোটা ক্লাস করব এটা আপনাদেরকে আপনাদের ক্লাস না আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিন তাহলে এআই সার্ভিস নিয়ে কোনো সমস্যা নাই দেখেন এআই সার্ভিস হচ্ছে আপনার এটা হচ্ছে মানে একটা সফটওয়্যার বা আপনি বলতে পারেন এটা হচ্ছে রবট মানুষের মতো ইন্টেলিজেন্ট তো এইটার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও মিউজিক মানে আপনার একটা মানুষের যত কাজকর্ম আছে সব কিছু এই এআই করে দিবে ঠিক আছে করে দিবে এখানে দেখেন ফাইবার এ অপশনটা কালকে মেবি এটা নিয়ে আসছে এই এআই অপশনটা যেমন চ্যাট জিপিটি এটা কিন্তু আমি দেখাইছি চ্যাট জিপিটিতে আমরা ফাইবার গিক তৈরি করছি এটা এটা আবার দেখছি যে আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং এখানে আপনি আর্টিকেল রাইটিং পাবেন যারা এআই সার্ভিসগুলো দিতেছে এখানে অনেক কিছু অ্যাড করছে আরও অ্যাড করবে অনেকেই আছে এই সার্ভিসটা শুরু করে দিছে অলরেডি দেখেন যে যারা এআই দিয়ে অনেক কিছু তৈরি করা ছবি ইমেজ অনেক কিছু তৈরি করা যায় okay modelling okay all AI models দেখেন কাজ শুরু হয়ে গেছে পাঁচটা চারটা দুইটা অর্ডার পড়া শুরু হয়ে গেছে ওকে খুবই ভালো একটা জিনিস এখানে তারা অ্যাড করছে চোদ্দটা অর্ডার অবস্থা দেখি এখানে কি কি আনছেন দেখেন একটা কত সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা যায় এই ইআই দিয়ে দেখেন এগুলা এগুলা মানুষের ফটোশব্দ তৈরি করতে গেলে আপনাকে কমসে কম পঞ্চাশ ষাট একশো ডলার লাগবে একটা করে ইমেজ তৈরি করতে গেলে আর এই ইমেজগুলো তৈরি করতেছে ইআই দেখেন কত সুন্দর সুন্দর দেখেন আমার একটা আছে নাম হচ্ছে আমার যে ইআইটা আছে ওটা হচ্ছে এআই তো অনেকগুলো সব লিস্ট তৈরি হয়েছে এআইয়ের অনেকগুলো ই বের হয়েছে টুলস বের হয়েছে ওকে আমি কালকে দেখেছিলাম ক্রিয়েটিভ ফেব্রিকা ক্রিয়েটিভ ফেব্রিকা এখানে তো অনেক কিছু দেখানো যায় যে আপনি ফেসবুকের অ্যাড কপি এটা যা জেনে রাখেন যেমন এখানে টুলস আছে টুলসে আমরা যাব এখান থেকে সব কিছু করা যাবে তো আমরা টুলসে যাই আমরা সিএস পার্ক এটাতে ক্লিক করবো ফাইবারে দেখেন কি কি সার্ভিস লঞ্চ করতেছে অ্যাড কপি নতুন অ্যাড কপি নামের একটা সার্ভিস অ্যাড হয়েছে ফাইবারে আমরা যদি দেখি অ্যাড কপি লিখি ওকে আমরা এআই দিয়ে অ্যাড কপি লিখতে পারি অ্যাড কপি ওই যে আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাড কপি লিখতাম না এখানে দেখেন অ্যাড কপিরই সার্ভিস লঞ্চ হয়েছে যারা ফেসবুকের অ্যাট্রাকটিভ মানে কাস্টমার ধরার জন্য আমি কি আসি নাকি ওকে হ্যাঁ, তো ফেসবুকের অ্যাড কপি লেখার জন্য অনেক কাস্টমার বা ক্লায়েন্ট আছে যারা এখানে অ্যাড কপি তারা নিজেরা ভালোভাবে লিখতে পারে না এই জন্য তারা বিভিন্ন যারা অ্যাড কপি রাইটার আছে তাদেরকে হায়ার করে এখানে দেখেন অ্যাড কপি শুরু হয়েছে পঁচিশ থেকে পঁচিশ ডলার থেকে শুরু এবং পঁচিশ সত্তর সত্তর একশো পাঁচ আর এর উপরে যতগুলো আছে আর কি এখানে ফাইবার চুসেস এই ক্যাটাগরিটা ফাইবার চুজ করছে তো এখানে দেখেন টপ পিলিটির সেলাররা অ্যাড কপি লেখতেছে অ্যাড কপি এখান থেকে আমরা চাইলে এই ক্রিয়েটিভ ফেব্রিকার মাধ্যমে আমরা অ্যাড কপি লিখতে পারি যেহেতু আমাদের এখানে ছবি থেকে শুরু করে একটা মানুষে এত কিছু করতে পারবে না এখানে সব কিছু এআই করবে এখানে সিএস পার্ক ইমেজ মিক্সিং ইত্যাদি অনেক কাজ আছে এগুলো আমরা দেখতে পারবো একটা সময় আমি এটা নিয়ে টোটাল টুইটারিয়াল বানাবো এখানে দেখেন ক্রিয়েট ট্যাক্স এখানে আছে এটাতে আমরা ক্লিক করো তো এখান থেকে দেখেন জেনার greeting cards okay excuse writing full article এটা আমি দেখেছি কালকে আর্টিকেল লেখা আর্টিকেল আইডিয়া বাই করতে পারবেন তারপরে article introduction article section article outline article আরও মেলা কিছু দেখেন আমাদের দরকার কি অ্যাড কপি আমরা লিখতে চাচ্ছি তাহলে দেখেন এই যে এটা আপনার লাগবে সালমাপু আপনার যদি এসিও করতে চান এসিও ম্যাটার ডিসক্রিপশন এখান থেকে তৈরি করতে পারবেন ল্যান্ডিং পেজ হিরো ওকে এই দেখেন ফেসবুক অ্যাড কপি এটার একটা অপশনই আছে ad copy generate ad copy okay branding প্রোডাক্টের ব্র্যান্ডিং এটা হচ্ছে এঙ্গেজ ওকে এটা আমরা ট্রাই করি প্রথমটা দেখি এখানে কী কী আছে ওকে ধরেন আমি ফ্রিলান্সিং ফ্রিলান্সিং ওকে আগে লিখি ফাইবার ওকে চলে আসছে তো সুন্দর কাইটা দেই দুইটা কিওয়ার্ড সেট করে দেই brand name okay company brand আমি দিতে পারি হচ্ছে ধরেন ফ্যাশন দেই ফ্যাশন দেখি বের হয় কিনা ক্রিয়েট এখানে কিছু ডেসক্রিপশন জানাবো ছোট্ট description product description brand optional okay প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই it is the best car best car 2023 best smart car the other এটা প্রোডাক্টের নাম লিখতে হবে প্রোডাক্টের নাম তো এখানে দিয়ে নেই দিয়ে এটা তো হয় কিনা ওকে পয়েন্ট বের হচ্ছে ওকে কি লিখে দিল একটা সুন্দর একটা মনে হয় ভালো হয় নাই মনে হয় তারপরে দেখি ট্রান্সলেট দিয়ে প্রোডাক্টের নাম লিখলে এখানে ডিসক্রিপশন লিখে দিবে বাহ কি অবস্থা কোন জগতে বসবাস করি আমরা মানুষের তো কাজকর্মর দিন শেষ এই ইআই দিয়ে তো সব কিছু করে ফেলবে এখন সম্পূর্ণ নতুন দুই সালের গাড়িটি দেখুন এটি এখন সেরা এক দু হাজার গাড়ি এখানে ওকে শুধু এটাই ফোকাস করছে বছরের সেরা গাড়ি দুই ওকে একটা কাজ করি কিউ ওয়ার্ড নিয়ে আসি প্রোডাক্ট অ্যামাজন অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি দেখি প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারি কিনা ওয়াস নেই এটার উপর বেস করে আর লেখাই দেখি এবার মামু কীরকম লেখে ওকে ফ্যাশন দিয়ে দিলাম ধরেন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ এটা ক্রিয়েটিভ চলবে এটা একটা ফ্যাশনের ব্র্যান্ডিংয়ের নাম দিয়ে দিলাম আর কি দেখি এটার উপর বেস করে কী লাগে বাহ সুন্দর সুন্দর ডেসক্রিপশন লেগে দেয় হাইব্রিড স্মার্ট ওয়াচ দিয়ে আপনার ফিটনেস লক্ষ্য পৌঁছান ওকে এটা কি ফিটনেস ওয়াচ নাকি তাই নাকি এটা কি ফিটনেসের জন্য নাকি এই গড়ি এখানে শুধু দেখি তো দেখি তো বিষয়টা কি ও ঠিকই তো আছে তার মানে দেখছেন আমি কিছুই বলি নাই ওইতে ফিটনেস মিটনেস সব কিছু ও লিখে দিছে আমারে শুধু আমি বলে দিছি এখানে দেখেন সব কিছু ওরা লিখে দিছে উইদিং স্টেট ইয়ার হাইব্রিড স্মার্ট ওয়াচ দিয়ে আপনার কার্যকলাপ ঘুম এবং হার্ট রেট নিরীক্ষণ করুন স্টিল এস আই হাইব্রিড ওয়াচের সাথে সংযুক্ত থাকুন এবং আপনার ফিটনেস শীর্ষে থাকুন নিখুঁত কার্যকলাপ ঘুম এবং ফিটনেস ট্র্যাকার বাহ সুন্দর সুন্দর কথা লেখছো তো এইভাবে এক কপি লেখা যায় ভালো জিনিস যাক ভালো হয়েছে কারণ আমরা কাজ করতে গেলে এগুলো দিয়ে আমরা কাজ করতে হবে আমাদের এবার যদি ক্লায়েন্টের জন্য যদি কোনো সময় ধরেন ইয়া লিখতে হয় মেল লিখতে হয় তাহলে আমরা এখান থেকে মেল লিখতে পারি কুল মেল ক্লিক করবো আমরা এখান থেকে একটা দুইটা শব্দ লিখে দিতে হবে এখান থেকে আপনার ব্র্যান্ড ব্র্যান্ড নেম বা কোম্পানি নেম এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন আছে I am a digital marketer দেখি I am a digital marketer and SEO expert okay এটার উপর বেস করে দেখি কী লাগে এখানে দিয়ে দিই হচ্ছে ধরেন fiber fiber okay বাহ কামড় সারা মেল একটা লিখে দিছে ওকে এটা ভাল লাগে না আরেকটা জেনারেট করি বাপরে মাথাই নষ্ট দেখেন যা যা লাগবে সব লেখা যাবে এখান থেকে কি লেখছে হ্যালো বাংলা করি আর ইউ লুকিং আপনি কি একজন ডিজিটাল মার্কেটার এবং এসে এক্সপার্ট করছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন ফাইবার হলো ডিজিটাল মার্কেটিং এবং এসিও পরিষেবার নেতৃত্ব স্থানীয় প্রদানকারী আমাদের বিশেষজ্ঞ একটি দল রয়েছে যারা এই ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানী ওকে এখানে ফাইবার যেটা বলা হয়েছে এখানে আপনার এজেন্সির নাম দিতে পারেন যেমন ধরেন new life IT learning IT okay new life learning IT দিয়ে দিই লার্নিং আইটি ওকে হ্যালো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার এবং এসি এক্সপার্ট খুঁজছেন ওকে আপনি যদি একজন এসিও e এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন new life learning IT digital marketing SEO পরিষেবার নেতৃত্ব স্থানীয় প্রদানকারী আমাদের বিশেষজ্ঞদের একটি দল রয়েছে যারা এই ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানী আমরা keyword research content writing social media marketing এবং আরও অনেক কিছু সহ ডিজিটাল মার্কেটিং এসিও সমস্ত দিক নিয়ে আমরা সাহায্য করতে পারি এছাড়া আমরা আপনাকে একটি শক্তিশালী অনলাইন উপস্থিত তৈরি করতে সাহায্য সাহায্য করব যা আপনার ওয়েবসাইট ট্রাফিক আনতে এবং আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে উন্নত করবে আপনি যদি আমাদের পরিষেবা সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন দ্বিধা করবেন না আমরা আপনার নির্দিষ্ট চাহিদা এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে বেশি খুশি হব সময় দেওয়ার জন্য ধন্যবাদ এখানে আপনার নাম দিয়ে দিলেন ওকে দেখেন একটা মেল তৈরি করে দিল তারা আমাকে আমি জাস্ট একটা কথা বলছি এটার উপর একটা পুরো একটা মেল তৈরি করে দিচ্ছে আমার খুব সুন্দর সুন্দর কথা বলছে এখানে বুঝছেন ব্যাপারটা কোন ওকে অনেক কথা